ইয়াস এক্স্যাক্টলি আমি আবার চলে এসেছি আর এতক্ষণ অনেক সুন্দর কিছু গান আমি প্লে করছিলাম এবং <clears throat> এই সুন্দর কিছু গানের পরে আমার কাছে মনে হলো যে এবার একটু কথা বলি না <laughs> এবার একটু কথা বলি তোমাদের সঙ্গে কারণ হলো <clears throat> চিন্তা করছিলাম যে যারা যারা হলো আমাকে টেক্সট করেছে অলরেডি তাদের টেক্সটগুলো গত সপ্তাহে আমি খুব একটা টেক্সট পড়তে পারিনি সো আজকে আমি টেক্সটগুলো পড়ে ফেলবো আই রিয়েলি হোপ যে সবার টেক্সটগুলো আজকে আমি পড়তে পারবো আই রিয়েলি হোপ কারণ হলো প্রথম থেকে আমি টেক্সট পড়া স্টার্ট করবো সো আমি আবার বলে দিচ্ছি যে কী করে তোমরা আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারো ফার্স্ট অফ অল তোমরা আমাকে টেক্সট করতে পারো আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও two six nine six nine এই নাম্বার আমি হাসছি কারণ তোমাদের নামগুলো দেখে একজন আমাকে লিখেছে এম প্রেজেন্ট আপু ওকে এবং ওনার নাম হলো ব্যাঙের ছাতা so it's a cute name it is a cute name and আরেকটা যে ব্যাপার সেটা হলো আমাকে তোমরা এখন লাইভে দেখতে পাচ্ছ একটু আগে আমি যেটা বলছিলাম যে তোমরা আমার সাথে লাইভে জয়েন করে ফেলতে পারবে এবং আমার সঙ্গে লাইভে জয়েন করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের ইটস ডেফিনেটলি নট মোবাইলের ওকে হ্যাঁ ইয়া ডেফিনেটলি তোমরা মোবাইল থেকেও তো ফেসবুকে জয়েন করে ফেলতে পারো আমি টেক্সটের ইয়েটা বলতে নিয়েছিলাম তো যাই হোক তোমরা যেভাবে আমার সঙ্গে লাইভে জয়েন করতে পারো তা হলো Facebook dot com slash capital F M nine four eight সেখানেই কিন্তু তোমরা এখন আমাকে দেখতে পাচ্ছ আপু তুমি কি নতুন চশমাটা কিনেছ ডি রোহান ইস ইস না কি এম ডি রোহান সাগর আমাকে লিখেছে এটা আমার এই চশমাটা গত দু বছর ধরে তোমরা দেখছো আই গেছে সেম ফ্রেম সেম চশমা আমি একদমই নতুন করে কিনি নাই অ্যান্ড সবসময় আমার এই চশমাটা পরিয়ে আসা হয় আচ্ছা আমাকে নোমান আহমেদ তারা লিখেছে কেমন আছেন ম্যাডাম আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছে আপনার কি অবস্থা তারা বলেন অ্যান্ড uh, নন্দন লিখেছে আমার প্রোফাইলটা না আমি নিজেই বানিয়েছি আরে বাহ আপনি খুব ভালো করেছেন Nandan I really appreciate that and Aryan Shumu hi Aryan Shumu, uh, you don't know that today is my birthday. I didn't know that. Okay, I really didn't know that. Happy birthday কি অবস্থা uh, তোমার আজকে সারাদিন কেমন গেল সেটা বলো you could have said a nice greeting আমি অলরেডি তোমাকে হ্যাপি বার্থডে বলে দিয়েছি অ্যান্ড তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো সুমো তুমি সবসময় খুব ভালো থাকো খুব সুস্থ থাকো খুব সুন্দর থাকো তোমার সব ভালো ভালো যত স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো যেন আল্লাহ তালা সব সময় ফুলফিল করেন আর তুমি যেন সবসময় খুব খুশি খুশি থাকতে পারো তোমার পছন্দের মানুষজনদেরকে নিয়ে যেন থাকতে পারো সেই দয় করছি আর আমাকে আরও কারা কারা লিখেছে শেখ নয়ন লিখেছে হ্যালো আপি হাই নয়ন কী অবস্থা আজাদ আমাকে লিখেছে ও সাপে আই মিস ইউ কি ইউ মিস মি আচ্ছা আমি একদমই চলে আসি ডানফারি আর <clears throat> আপু আজকে তোমাকে খুব সুন্দর লাগছে এটা কে ইমরান ইমরান আমাকে লিখেছেন অ্যান্ড হলো পড়শি আপু তুমি কেমন আছো তোমার আরটিভির প্রোগ্রাম কেমন চলছে শৌক শৌক শাখাওয়াত শাখাওয়াত আমাকে লিখেছে আরটিভির প্রোগ্রামটা এখন স্টার্ট হয়নি এটা ইনশাল্লাহ নভেম্বরে স্টার্ট হবে এখনও জাস্ট আমরা প্রাইমারিভাবে যারা যারা গান পাঠাচ্ছেন তাদের গানগুলো জাস্ট কালেক্ট করা হচ্ছে অ্যান্ড তারপর হলো আমরা <coughs> শুরু করব আমাদের জাজমেন্টের ব্যাপারটা তারপর অ্যাকচুয়ালি স্টার্ট হবে সো এখনও এটা স্টার্ট হয়নি নভেম্বর থেকে ইনশাল্লাহ তোমরা দেখতে পাবে অ্যান্ড হলো নোমান আমাকে লিখেছে ভালো দ্যাটস অ সুইট নোমান আলহামদুলিল্লাহ অ্যান্ড <laughs> সুন্দর লাগছে চশমাতে এটা কে আমাকে চশমাতে ভালো লাগে এটা খুব কম মানুষের কাছ থেকে আমি শুনি কিন্তু আমি বাধ্য হয়েও হলো আমি লাইভে যখন আসি তখন আমার এই চশমাটা পড়তে হয় কারণ তাছাড়া আমার কোনো উপায় থাকে না আর এটা কেন উপায় থাকে না সেটাও তোমাদেরকে আমি বলেছি যে চশমা ছাড়া আমি তোমাদের এত ছোট ছোট করে যে তোমরা কমেন্টগুলো করো না একেবারে পিচি পিচি পিচি পিচি করে <laughs> এগুলো আমি পড়তে পারি না তার জন্যই বেসিক্যালি আচ্ছা কেন রিপ্লাই দেন না আমার কমেন্টের বিকজ তোমার যে নাম এই নামটা হলো তামিল ল্যাঙ্গুয়েজে লেখা অ্যান্ড আমি তামিল ল্যাঙ্গুয়েজটা শিখি নাই দ্যাটস মাই ব্যাড সো তুমি হয় ইংলিশে লেখো তো বাংলায় লেখো <laughs> ওটা আমার জন্য বেটার হবে তামিল তামিলের ব্যাপারটা আমি ঠিক বুঝি না আমার কাছে কেমন জানি মনে হয় সব প্যাঁচানো <laughs> কী লিখেছো তুমি অ্যান্ড তার জন্য তোমার নামটাও আমি পড়তে পারি না আর তাই তোমার কমেন্টের রিপ্লাই আমার দেয়া হয় না কি করার বলো <laughs> অভিজিৎ আমাকে লিখেছে কেমন আছেন অবশেষে অপেক্ষার অবসান হলো একদম আচ্ছা অ্যাপসের কথা তো সেদিন আমাদেরকে আমাকে বলেননি কিভাবে কারণ আমাদের আচ্ছা আমি বলতে পারিনি কারণ আমাদের অ্যাপে এখন একটু প্রবলেম চলছে দ্যাটস ওয়াই আমি <clears throat> সেদিন ইচ্ছে করেই বলিনি আর অ্যাপটাতে কীভাবে আমাদের শোটা আপনি শুনতে পারবেন বাট যেহেতু এখন কাজ চলছে ইনশাল্লাহ ভেরি সুন এটা সর্ট আউট হয়ে যাবে এবং তখন আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে আপনারা অ্যাপের মাধ্যমেও আমাদের শোগুলো শুনতে পাবেন ওকে অ্যান্ড শাহনাজ পারভিন কথা লিখেছে টকঝাল মিষ্টি এই তিনটার কোথায় গেল কোথায় গেল যা আমি কেন হারিয়ে ফেলি অলওয়েজ তোমাদের কমেন্টগুলো মানে কেন আচ্ছা তৌসিফ আহমেদ সাব্বির লিখেছে হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি মোহাম্মদ আমির সোহেল লিখেছে সত্যি চশমাতে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আর রাফি আহমেদ লিখেছে আপনার সাথে আমার এক বান্ধবীর প্রচুর মিল আছে আপনার দুজনে অনেক কিউট আরে বাহ thank you thank you so much আর কাউসার সরকার লিখেছে হাই আপু কেমন আছে আলহামদুলিল্লাহ I'm doing very good and ব্যাঙের ছাতা আরে কি খবর আইডি নামটা ফেক বাট মানুষটা রিয়েল হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি ব্যাঙের সাথে আমাকে কমেন্ট করতে পারবে না দ্যাটস ইম্পসিবল <laughs> আমি জানি তুমি মানুষটা রিয়েল <laughs> আর হলো এমডি শরীফ হাসান লিখেছি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি আর <clears throat> আর যে শিহাব লিখেছে আপু তোমার কথা বলার স্টাইল আমার একজন প্রিয় মানুষের সাথে অনেকটা মিল আছে সো কিউট ভয়েস আপু থ্যাংক ইউ <laughs> আর হলো আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আর জুবাইয়ের আমাকে লিখেছে আপু জি ভাইয়া বলেন কি করিতে পারি আমি আপনার জন্য বলেন রোহান আমাকে লিখেছে আপু কিছুদিন আগে কি আপনি কি ঘুরতে গিয়েছিলেন ও আপনি কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলেন কেমন কাটলো হ্যাঁ কিছুদিন আগে অ্যাকচুয়ালি আমি কক্সেস বাজার ঘুরতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি <clears throat> আমার ফ্যামিলি সহ আমার ফ্যামিলি বলতে হলো আমার নানুর বাড়ির সবাই সহ অ্যাকচুয়ালি আমরা ঘুরতে গিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে আমি আই ডোন্ট নো ওয়াই আমার কক্সেস বাজারটা হলো অলওয়েজ অনেক বেশি পছন্দের অনেক বেশি পছন্দের আমি এখানে যারা যারা কক্সবাজারের আছো তোমরা আমাকে বলতে পারো যে কারা কারা আছো বিকজ আমার পারলে প্রতি মাসে আমাকে যদি বলা হয় না যে ত্রিশ দিনে ত্রিশ দিনই যাও তুমি কক্সবাজারে I would just I would just love to because আমি জানি না কেন এতটা ভালো লাগে আমার কাজ করে কক্সবাজারের প্রতি আমার একটা রিজন আছে যে আমার পাহাড়ের থেকে সমুদ্র বেশি পছন্দ সেটা একটা রিজন হতেই পারে আর ওটার জন্যই আমার সবসময় কক্সবাজারেই যাওয়া হয় আর কারা কারা লিখেছেন আইরিন আনিকা লিখেছে রাজকন্যা তুমি কিন্তু আমায় একটু ভালোবাসো না তোমার প্রতি ভালোবাসা তুমি কখনো বুঝবো না আনিকা আমি যে তোমাকে কি পর্যন্ত ভালোবাসি বুঝছ আর তোমার জন্য একটা গান আমি প্লে করবো বোঝে না সে বোঝে না কারণ তুমি আমার ভালোবাসা কখনোই বোঝো না আনিকা আর এমনি সজীব আমাকে লিখেছে আপু তোমাকে চেনা চেনা লাগে কোথায় যেন দেখেছি এক্স্যাক্টলি কই যেন দেখছো তুমি আমাকে বলো তোমাকে গালিব শারিয়া লিখছে কথা বলি রিপ্লাই দাও না আম সো সরি আচ্ছা এমডি নাসির উদ্দিন কিছুই লেখা নেই জাস্ট উনি কিছু একটা লিখতে চাচ্ছেন আই গেস উনি খুব রাগ করে আছেন রাগ করে কিছু একটা বলতে চাচ্ছেন আচ্ছা আই আন্ডারস্ট্যান্ড মাথা ঠান্ডা একটু মাথাটা ঠান্ডা হবে মানে ওনার যদি মাথাটা গরম হয়ে যায় আর কি এর জন্য বলছি আপনি আমাকে কমেন্ট করতেই পারেন কোনো সমস্যা নেই আমি পড়ে ফেলবো ডোন্ট ভারি আমি আমি জানি আপনি কেন রেগে আছেন আমার উপরে কারণ হলো গত সপ্তাহে আমি খুব একটা আপনার কমেন্ট পড়তে পারি নাই আই গ্যাস আমার মনে আছে <laughs> গহীন বনে কাঠুরিয়া আমাকে লিখেছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা তোমার আলহামদুলিল্লাহ আমার অবস্থা অলওয়েজ ভালো থাকে তোমার কি অবস্থা আমাকে একটু জানাও শেখ নয়ন লিখেছে আপু তোমার ২০১৩ সালের জনম জনম সংটা আমার এত ভালো লাগে এখন আমি ও এখন আমি শুনি how sweet that's really sweet of you আর লাইভ শুনতে ইচ্ছে করছে অবশ্যই আমি ট্রাই করব যদি আমি এই শোতে এসে লাইভ গাই না কারণ হলো আর অন্যান্য যখনই আমি যে কোনো শোতেই যাই না কেন আমাকে হলো গান গাইতেই হয় এই একটা শো থাকে যে এই শোতে এসে আমি জাস্ট কথা বলার সুযোগ পাই দ্যাটস ওয়াই আমি বেশি কথা বলি আর তোমাদের জন্য গান প্লে করে দিই এমডি নেহাত রাজ আমাকে লিখেছে ওয়াও তোমার সেই লাগতে সে আপু আচ্ছা okay thank you thank you so much আপু আমি ভালো নাই কেন কি হয়েছে টি আর জে ওকে কি হয়েছে তোমার বলো কে কি বলেছে তুমি জাস্ট নামটা আমাকে বলো বাকিটা আমি দেখে নিচ্ছি ডোন্ট ভারি আর আমাকে লিখেছে নুরুল আমিন রাইট ইয়াস নুরুল আমিন লিখেছে গাজীপুর থেকে শুনছেন উনি first time thank you so much আর মারুফ হোসেন সজল আছেন হাই আপু হাই সজল কি অবস্থা আপু আপনার পেছনে ওটা কি ও আচ্ছা আমার পেছনে ওটা ওই রুমে হলো আরেকটা মনিটর অ্যান্ড ওইখানে হলো কনসোল আছে একটা তোমরা যে লাইটটা যেটা জ্বলছে সেটা হলো কনসোল আই মিন তোমরা এই যে আমার ভয়েসটা শুনছো যেভাবে শুনছো ভলিউম কিছু কিছু সময় আছে যে অনেক বেশি ভলিউম বেড়ে যায় আবার কিছু কিছু সময় আছে তোমরা আমার কথা শুনতেই পারো না এই সব কিছু আসলে ওই যে লাইট চলছে ওই কনসোলটার মাধ্যমে আসলে অপারেট করা হয় তো এই তো অ্যান্ড আরেকজন আমাকে লিখেছে আরিফ লিখেছে কমেন্ট পড়তেছেই না আচ্ছা ঠিক আছে ওকে আমি পড়ে ফেললাম আর <clears throat> আমাকে আর কারা কারা আমাকে লিখেছে আমাকে শরীন শমি লিখেছে এই তোমাকে না কি তোমাকে তোমাকে কোথায় গেল ও তোমাকে না সাঁতার শেখাতে চেয়েছিলাম কই তুমি তো আসলে না আহা যে আমি আসবো এই যে আমি এই কয়েকদিন পরেই চলে আসবো বুঝছো তুমি আমাকে সাঁতার শিখাই দিবা ওকে আমার খুব শখ যে আমিও আসলে ও মানে নর্মালি মানুষজন যেভাবে সাঁতার কাটে আমি সেভাবে সাঁতার কাটবো বুঝছো বাট আমি যখন সাঁতারের জন্য নামি সাঁতার কাটা তো হয় না এটা জানি কি হয় আমি নিজেকে মনে হয় ডলফিন মনে করি এরকম কিছু আমি পানির নিচে এরকম ঘোরাফেরা করি <laughs> তারপর আমাকে ধরে বেঁধে উঠায় আবার শ্বাস নেওয়ার জন্য সো যাই হোক আমাকে আরও কারা লিখেছে আমাকে আরও অনেকে লিখেছে আমাকে নাসির লিখেছে I love you I really love you I love you too my dear brother and আমাকে আরও লিখেছে হলো শারিন শাম্মি তারপর হলো গহিন বনে কাঠুরিয়া আবারও লিখেছে রুবেল আমাকে লিখেছে আপু আমি ভালো নেই আই হায় আজকে তোমাদের কি হলো তোমরা কেন ভালো নেই বলো আজকে তোমাদের জন্য তপু ভাইয়ের মন ভালো নেই গানটা প্লে করা খুব দরকার আই গ্যাস আমি আমি বিকজ আমি জানি না আজকে আমি তপু ভাইয়ের গান অনেক বেশি শুনছিলাম সারাদিন তপু ভাই এখন আর গান গান না I really miss those days miss those songs ওই গানগুলো এত সুন্দর ছিল এত সুন্দর ছিল তবু ভাই প্রত্যেকটা অ্যালবামের কথা আমার এখনও মনে আছে প্রত্যেকটা অ্যালবাম প্রত্যেকটা গানের কথা অ্যাকচুয়ালি মনে আছে যে কি কি গান উনি গেয়েছেন এক একটাতে কি কি গান ছিল এবং প্রত্যেকটা গান আমি প্রেরি যে তোমাদের সবারই মনে আছে বালাম ভাইয়ের অ্যালবামগুলোর কথা তবু ভাইয়ের অ্যালবামগুলোর কথা আই মিন গানগুলোর কথা সো আজকে ডেফিনেটলি আমি তবু ভাইয়ের যে কোনো একটা গান প্লে করে দেবো তোমাদের জন্য আর <clears throat> আমাকে অভিজিৎ দাস লিখেছে তারপর হলো আরও কারা লিখেছে আমাকে জেসন শেখ আমাকে লিখেছে হাই কিউরি হ্যালো সুইরি বলেন কি অবস্থা বিপুল আমাকে লিখছে হ্যালো আপু হাই বিপুল কি অবস্থা বলো আচ্ছা আমি যেহেতু তোমাদেরকে বলেই যাই কি অবস্থা তোমরা আমাকে সেটার আর আনসার দাও না <laughs> এটা খুবই খুবই খারাপ আনসারটা দিতে হয় বুঝছো and M D Imran Mahmudul লিখেছে আপু আমার নতুন ও আপনি নতুন সং কবে আসবে ইনশাল্লাহ নেক্সট মান্থেই আমার আরেকটা নিউ সং চলে আসবে যেটার কথা এতদিন ধরে বলছিলাম এতদিন ধরে বলছি সেই সংটা ইনশাল্লাহ চলে আসবে আই রিলি হোপ তোমাদের সবার কাছে ভালো লাগবে অ্যান্ড এমডি শাকিল আহমেদ লিখেছে তুমি আমার crush that's a sweet okay আরও আমাকে অনেকে লিখেছো থ্যাংক ইউ সো মাচ এখন আমি যেটা করব সেটা হলো তোমরা আমাকে জাস্ট কমেন্ট করতে থাকো আর টেক্সট করতে থাকো আর আমি যেটা করব যে তোমাদের জন্য একটা গান প্লে করে দেব আর যদি কারো কোনো কোয়েশন থাকে আমাকে আস করতে চাও just feel free to ask me okay and আমাকে যেভাবে তোমরা প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারো সেটার দুটো নিয়ম আছে একটা হলো তোমরা কমেন্ট করতে পারো আরেকটা হলো আমাকে টেক্সট করতে পারো আমাকে কমেন্ট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো Facebook dot com slash capital F M nine four eight সেইখানে গিয়েই কিন্তু আমাকে এখন লাইভে তোমরা দেখতে পাবে হ্যাঁ সো আমাকে লাইভে তোমরা কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে অ্যাকচুয়ালি জয়েন করে ফেলতে পারো আর যেটা করতে পারো সেটা হলো আমাকে টেক্সট করতে পারো আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন দেন একটু স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও two six nine six nine এই নম্বরে রাইট সো এখন আমি একটা গান প্লে করে দিচ্ছি সাথেই থাকো আসছি একটু পরেই কথা ছিল বলবার ইয়াস এক্স্যাক্টলি এত সুন্দর সুন্দর কিছু গানের পরে আমি আবারও চলে এসেছি উইথ মাই শো পড়ছি অন দ্য মাইক এবং শুনছি capital F M nine four point eight আছে ঠিক রাত এগারোটা পর্যন্ত এর মধ্যে অনেক কথা হবে তোমাদের রিকোয়েস্টেড সংগুলো অবশ্যই আমি ট্রাই করব প্লে করে দেওয়ার জন্য অ্যান্ড ইয়াস অলরেডি অনেকে অনেকে আমাকে কমেন্ট করেছ নাহিয়ান তানজিদ কাব্য আমাকে লিখেছে আপনি আমি এসে পড়ছি ইয়াস তুমি এসে পড়েছো কাব্যটু কি অবস্থা তোমার বলো <laughs> আচ্ছা আমার আসল যে কাব্য বুঝছো ওই কাব্যটাকে অনেকদিন খুঁজে পাচ্ছি না ও কোথায় একটু সবাই <laughs> খোঁজ দ্য সার্চ স্টার্ট করো তো <laughs> আসল কাব্য কোথায় গেল অ্যান্ড আমাকে আরও কারা কারা লিখেছে এমডি নাসির উদ্দিন লিখেছে <clears throat> ওগো ভালোবাসা একটা সত্যি কথা বলি আচ্ছা একটা সত্যি ঘটনা বলি তোমাকে রানা পাগলা দ্য মেন্টাল আচ্ছা দ্য মেন্টাল মুভিটার কথা বললো আই গেস দু হাজার পনেরো যখন তোমার গানটা রিলিজ হয় আমি মনে করেছিলাম সিনেমায় সিনেমাতেও আছো তুমি তাই ভেবে দেখার দেখার ইচ্ছে জাগে সিনেমাটা আমার নিজ কোথায় আমার নিজ জেলা চুয়াডাঙ্গা সিনেমাটা না চালালে ঈদের পর দিন আমি সকালে বের হয়ে যাই বাসা থেকে সিনেমাটা দেখতে যশোর কিন্তু সেখানে গিয়ে দেখি ওইখানেও চলছে না তাই তখন যাই খুলনাতে আর রাত নটার সময় সিনেমাটা দেখি কিন্তু সিনেমা শেষ করে দেখি তুমি শুধু গানে আছো তারপর বাসায় আসি এসে মায়ের কাছে বকা খাওয়া আমার প্রশ্ন আমার বাসা চুয়াডাঙ্গা তোমার সিনেমা দেখতে খুলনায় যাওয়া এটা কেন কারণটা বলো please that's so sweet of I'm so sorry আমি ফার্স্টে তোমার কাছে সরি বলে নিচ্ছি এটা না অনেকের মিসকনসেপশন ছিল যে মেন্টাল মুভিটাতে মেবি আমি অভিনয় করেছিলাম বাট ওই মুভিটাতে আমি অভিনয় করিই নাই ওইখানে মানে ওই মুভিটায় জাস্ট একটা গান গেয়েছিলাম আমি এবং ওই গানে জাস্ট আমার একটা অ্যাপিয়ারেন্স ছিল পড়শি হিসেবেই অ্যাকচুয়ালি আমার একটা অ্যাপিয়ারেন্স ছিল দ্যাটস ইট এই ওটা ছাড়া আর কোনো অ্যাপিয়ারেন্স ছিলই না ওই মুভিটাতে অ্যাকচুয়ালি শাকিব ভাই ছিলেন নায়ক আর নায়িকার ইয়েতে ছিলেন হলো আঁচল আর হলো মানে আঁচল আপু আর হলো ইয়ে তিশা আপু এ দুজন ছিলেন তো আমি ছিলামই না ওই মুভির কোথাও বাট তবু আসলে নিউজ পেপারে এমনভাবেই লেখা হয়েছিল লেখালেখিটা এমনভাবেই হয়েছিল তার তার জন্য হয়তো বা এই ব্যাপারটা সবার মধ্যে সবার মাথার মধ্যে চলছিল সো ওটা তো হলো আর আমার জন্য তুমি ওয়াকা খেয়েছো I'm so sorry Nasir I am really sorry I am really really really sorry আর কেন হয়েছে বিকজ এই যে তোমরা তো সুইট তোমরা এতটা ভালোবাসো আমাকে আমি তো তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি হয়তো বা এরকম কোনো ঘটনা তোমাদের জন্য আমি ঘটাতে পারিনি কারণ ওরকম হয়তো বা সুযোগ হয়নি তবে যদি কখনো সুযোগ হয় যে তোমাদেরকে আমি কতটা ভালোবাসি সেই ব্যাপারটা বা আমি প্রুফ করানোর জন্য যদি কখনো কোনো সুযোগ আসে তাহলে অবশ্যই আমি ট্রাই করব প্রুফ করানোর যে আমিও যে তোমাদের প্রত্যেককে কতটা ভালোবাসি বুঝছো আর মাসুম হাসান আমাকে লিখেছে তারপর শাহনাজ পারভিন কথা লিখেছে আপু আমি কিন্তু আম্মুর আইডি থেকে কমেন্ট করছি আমাকে মনে রাখবা একদম আমি তোমাকে একদম মনে রাখবো জান পারি সুমু আমাকে লিখেছে তারপর হলো I am very blessed that uh, আজকে হলো ফ্রাইডে অ্যান্ড uh, আজকে আমার বার্থডে অ্যান্ড ফ্রাইডে মিন্স আমার yeah thank you of course and Rakib Hasan লিখেছে আপু তোমার লুচি কেমন আছে তোমার বিড়াল লুচি কেমন আছে আমার বিড়াল লুচি খুব ভালো আছে আলহামদুলিল্লাহ ও হলো এখন বাসাতে আছে ও সারাদিন খাওয়া দাওয়া করে নেই বিকজ আজকে আমি সারাদিন বাইরে ছিলাম আমার রেকর্ডিংয়ের জন্য আর ওর একটা বদ অভ্যাস আছে বদ অভ্যাসটা হলো যে আমি যখন বাইরে থাকি মানে আমি বাইরে থাকি বলতে আমি আর আম্মু আমরা যখন বাইরে থাকি তখন ও কোনো খাওয়া দাওয়া করে না খুব অল্প অল্প খায় যখন নাকি সে খিদে আর নিতে পারে না মানে লাইক লিটারেলি ও আর পাচ্ছে না এরকম যখন সিচুয়েশন হয় তখন অল্প একটু গিয়ে খায় কিন্তু তাছাড়া পেট ভরে যে খাওয়াটা সেটা ও কখনোই করে না যতক্ষণ আমি আম্মু আমরা যখন বাইরে থাকি আমরা আবার বাসায় যাব বাসায় গিয়ে আমরা রুমে ঢুকবো ও আমাদেরকে দেখবে আমাদেরকে দেখতে দেখতে সে হলো খাওয়া দাওয়া করে আমাদেরকে না দেখে সে কখনো খাওয়া দাওয়া করে না তো ওটার জন্য যেটা হয়েছে আজকে সারাদিন সে খায় নাই আমি জাস্ট বাসায় গিয়ে যেটা করেছি ওকে আগে খাওয়া দিয়েছি অ্যান্ড তারপর খাওয়া দিয়ে আমি চলে এসেছি অ্যান্ড আম প্রিটি শিওর যে ও এখনও খাওয়া দাওয়া করছে না যেহেতু আমি আর আম্মু দুজনই এখানে সো এই তো <laughs> আর নাহিয়ান আমাকে লিখেছে আপু স্কুল খোলার পর থেকে আমার জীবন বরবাদ হয়ে গেছে আরে আচ্ছা স্কুল কাদের কাদের কারা কারা এখানে স্কুলের ইয়ে আছে স্টুডেন্টস আছে আমাকে একটু বলো জানো স্কুল কলেজের স্টুডেন্টস কারা কারা আছো লেট মি নো আমি একটু জানি কাদের কাদের লাইফটা একটু তেজপাতা হলো কাদের কাদের লাইফটা হলো বরবাদ হলো কাদের কাদের লাইফটা কি জানি পান পাতা হলো পান পাতার মতো লাইফ কাদের কাদের হয়েছে আই রিলি মনে নো তো তোমরা আমাকে জানাও আর হলো আমাকে আর কারো লিখেছে আমাকে সাখোয়াত লিখেছে পড়শি তুমি সবাইকে এত বেশি ভালো বেশি লাভ কি তারা সবাই তো নিজেদের স্বার্থে এখানে আসে আচ্ছা আমার কথা হলো যে কিছু কিছু সময় ভালোবাসাটা থাকুক না যার মনে যা তা দিয়ে আমার কি কাজ অ্যাটলিস্ট ভালোবাসা তো দেখাচ্ছে যেটা আমরা দেখছি সেটা নিয়েই না হয় সেই মানুষটাকে একটু দেখলাম সেটা নিয়েই না হয় আমরা সন্তুষ্ট থাকলাম কার মনে কে আছে কে কার স্বার্থের জন্য আসলে সেটা যদি উদ্ঘাটন করতে গিয়ে এত বেশি চিন্তা ভাবনা করি তাহলে তো লাইফে কখনোই সুখে হওয়া যাবে না তাই না বলো তো কেউ যদি স্বার্থের জন্য আসে ক্ষতি কি তাও না হয় এই দুটা ঘন্টা যতক্ষণ তারা আমার সঙ্গে কমেন্টের মাধ্যমে আছে তারা অন্তত ভালোবাসাটা একটু প্রকাশ করতে পারছে that's it that's totally fine at least উনিও ওনার কাছেও হয়তো বা ভালো লাগছে আমিও আমার কাছেও ভালো লাগছে যে মানুষজন ভালোবাসাটা আসলে ভুলে যাচ্ছে তো না হয় এটার মাধ্যমে একটু ভালোবাসাটার প্র্যাকটিসটা থাকুক এটাও বেটার রাইট আর রাকিব আমাকে লিখেছে তোমার গান এত দেরিতে কেন আসে ভেরি গুড কোয়েশ্চেন আমার গান এত দেরিতে কেন আসে আচ্ছা আমার গান মাঝখানে অনেক দেরি হচ্ছিল আমার গানটা রিলিজ করতে বাট এখন আই রিলি হোপ যে আর দেরি হবে না এখন থেকে আমি হয়তো বা প্রতি মাসে গানটা রিলিজ করবো না বাট দু মাস পর পর আমি গানগুলো রিলিজ করার ট্রাই করবো so don't worry about it okay ইনশাল্লাহ অ্যান্ড এখানে আরও দু মিনিট দেখাচ্ছে দু মিনিট না ও আর ফর্টি সেকেন্ডসের মতো আছে আচ্ছা আমাদের হলো আর ফোর্টি সেকেন্ডসের মতো আছে যে কটা বাজে এই ব্যাপারটা একটু তোমরা যারা যারা আমার রেগুলার লিসনার তারা খুব ভালো করে জানো যে আমি কিসের কথা বলছি এখানে টাইম চেকের কথাটা বলছি যে যখনই দশটা বাজবে আমাদের চার্জার কাছে ঘড়ি থাকলেও আমার সামনে যে মামাটা বসে থাকেন ওনার কাছে মনে হয় আমাদের কারো কাছে ঘড়ি নেই কোনো মোবাইল নেই কোনো কিছু নেই একমাত্র ওনার কাছে ঘড়ি আছে এবং ওনার দায়িত্বর মধ্যে পড়ে এটা উনি নিজের দায়িত্ব করে নিয়েছে সবাইকে এখন উনি জানিয়ে দেবে যে কয়টা বাজে আচ্ছা সো উনি নিজ উদ্যোগে যেহেতু উন- কটা বাজে সেই ব্যাপারটা জানিয়ে দিতে চাচ্ছে সেই সেই ক্ষেত্রে আমি কোনো কথা বলবো না সো এখন একটু জেনে নিই যে অ্যাকচুয়ালি কটা বাজে টাইম চেকের পরে আসছি just stay tuned Capital FM, a time check. It's 10 p.m. বাজছে সারাক্ষণ যখনই রেডিও হচ্ছে অন আপডেটে সব টেনশন গন Non-stop fun আর unlimited গান chill হবে এখানে যখন সবাই on the run Capital FM 94.8 দেশের number one music station Capital FM 94.8. আচ্ছা রাকিব নুসরাতটা কি আমি জানতে চাই জাস্ট আমি জানতে এই তুমি না স্কুলে পড়ো হ্যাঁ স্কুলে নিশ্চয়ই কোনো কোনো ফ্রেন্ড হবে তোমার অথবা যার উপরে তুমি ক্রাশ খেয়েছো বিকজ রাকিব যেটা লিখেছে ডানে গুরু আমি খাসি না নুসরাত তোমায় ভালোবাসি ভাই রে ভাই এই কবিতা তুমি জাস্ট নুসরাতকে দিও হ্যাঁ এই কবিতাটা লিখে তুমি নুসরাতকে প্রপোজ করো আমি আমি জাস্ট বলছি তোমাকে please do this and uh, <laughs> আমাকে আরও কারা কারা লিখেছে আমাকে আনিকা লিখেছে আমার কমেন্ট পড়বা না জানি তো কি জানো তুমি হ্যাঁ কি জানোটা কি আমাকে একটু বলো কি জানো তুমি এই জানো না <laughs> আচ্ছা ব্যাঙের ছাতা লিখেছে আপু তুমি কি ম্যারিড না আমি ম্যারিড না এখনো <laughs> আচ্ছা আমাকে এমডি শাহিন আলম লিখেছে আপি আপি ইয়াস বলেন কি করিতে পারি আমি আপনার জন্য রাকিবুল হাসান লিখেছে আমি ক্লাস টেনে আবার আরে বা কংগ্রেচুলেশনস অ্যান্ড আমাকে মুসলিম লিখেছে আপু আমি SSC exam SSC exam M D Alif SK তুমি কি লিখতে চেয়েছো আমি ঠিক বুঝি নাই আই গেস তুমি এটা লিখতে চেয়েছো তুমি এসএসসি এক্সাম ক্যান্ডিডেট হবে এরকম কিছু হয়তো বা তুমি লিখতে চাও আই ডোন্ট নো আর একটু স্পষ্ট করে লিখলে আমার জন্য বেটার হয় আর মাসুম আমাকে লিখেছে আচ্ছা মাসুম লিখেছে আমি এবার এসএসসি পরীক্ষার্থী এবং দোয়া প্রার্থী অবশ্যই অবশ্যই অবশ্যই তোমার জন্য অনেক অনেক অনেক অনেক দোয়া রইল জানুয়ারি ইনশাল্লাহ সব ভালো হবে পরীক্ষা জাস্ট ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা বুঝছো টেনশন নেবা টেনশন নিলেই ঝামেলা আর আমাকে আরও কারা কারা লিখেছে আমাকে নিথিয়া নিথিয়া আমাকে লিখেছে নিধি হুম আচ্ছা নিধি আমাকে লিখেছে হুম ওকে হুম হুম আর মামুন হাসান লিখেছে কমেন্ট পড়ো না কেন আপু ফুচকা খাবা না থ্যাংক ইউ মানে থ্যাংক ইউ তোমরা যে পারো বুঝছো আমাকে এই তোমরা কেউ আমাকে ফুচকা খাওয়ালো না এখন পর্যন্ত আমি কিন্তু মনে রাখছি হ্যাঁ প্রত্যেকে যারা যারা আমাকে লিখেছিল না আপু আপু তোমাকে না আমি ফুচকা খাওয়াবো তুমি কোনো টেনশন নিও না এই নেক্সট এপিসোডেই আমি তোমাকে ফুচকা খাওয়াবো প্রত্যেকের নাম আমি জাস্ট এখানে লিস্ট করে রাখছি বুঝছো নেক্সট টাইম তোমরা জাস্ট বলে দেখো আমাকে আর হলো আমাকে এমটি মমিন লিখেছে হ্যালো আমি মিম মিরপুর থেকে হাই মিম আর হ্যাপি ইসলাম লিখেছে আপু আমিও তোমার মতো চশমা পড়ি হাই ফাইভ হাই ফাইভ তুমি জানো চশমা আমার অনেক পছন্দের আমি যদি কাউকে দেখি চশমা পরে আমি আই ডোন্ট নো ভাই আমার একটা মানে সফট কর্নার আছে আর কি চশমা নিয়ে। বিকজ আমি যখন ছোট ছিলাম তখন আমি ক্রাশ খেয়েছিলাম হ্যারি পটার ক্যারেক্টারটার উপরে এবং হ্যারি পটার ক্যারেক্টারের মধ্যে ডেফিনেটলি হলো চশমার ব্যাপারটা খুব বেশি ছিল অ্যান্ড চশমা যিনি হ্যারি পটার যে ক্যারেক্টারটা যিনি প্লে করেছেন উনি হলো চশমা পরে থাকতেন অ্যান্ড সেই চশমাটা দেখে আমি ওনার উপর এমনই ক্রাশ খেয়েছি এমনই ক্রাশ খেয়েছিলাম যে আমি তখন চশমা পরতাম না। আমি টিভির সামনে গিয়ে হলো বসে থাকতাম বিকজ আমাকে নানু অলওয়েজ বলতেন যে দেখো এত কাছের থেকে টিভি দেখবা না চোখ নষ্ট হয়ে যাবে চোখ নষ্ট হয়ে যাবে চশমা লাগবে হুম সো আমি ওই মাথায় ওই কথাটা নিয়েছিলাম অ্যান্ড আমি হলো একদম টিভির সামনে গিয়ে বসেছিলাম মানে বসে থাকতাম যে আমার চশমা লাগবে চশমা লাগবে অ্যান্ড দুদিন পরপরই খালি বলতাম আপু একটু চোখের ডাক্তারের কাছে যাই তো দেখো তো একটু আমার মনে হয় চশমা লাগবে কিন্তু এরা চশমা কিছুই লাগতো না কিন্তু এত বছর পরে এসে এতগুলো বছর পরে সে যখন নাকি আমার ক্রাশ আর ক্রাশ নাই হ্যাঁ তখন সে আমার চশমা দিয়েছে আহা যখন আমি চশমা চাই নাই তখন আমাকে চশমা দিল মানে আমার আর কিছু বলার নাই আমার কষ্ট ওকে এনিওয়েজ নেভার মাইন্ড আর আমাকে আরও লিখেছে নন্দন লিখেছে শাহিন লিখেছে আচ্ছা আমি অনেকক্ষণ ধরে না কোনো টেক্সট পড়ি নাই অনেকক্ষণ বলতে হলো অনেক দিন ধরে কোনো টেক্সট পড়ছি না তো যারা যারা আমাকে টেক্সট করছো তাদেরকে বলছি যে এখন জাস্ট ফ্রি হও তোমরা বিকজ তোমাদের সবার টেক্সটগুলো এখন আমি এক এক করে পড়বো বুঝছো আর যারা যারা টেক্সট এখনও পাঠাও নাই তাদেরকে বলে দিচ্ছি তোমরা টেক্সট পাঠাতে পারো এবং পাঠানোর জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশানে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও two six nine six nine এই নম্বরে আর আমাকে লিখেছে কমরেড আমি ক্লাস এইটে আরে বাহ কী অবস্থা তোমার বলেন হাই আপি রাসেল আহমেদ আছে রাসেল আহমেদ আমাকে লিখেছে গাজীপুর থেকে উনি আমাকে শুনছে that's you sweet thank you আর আমাকে জুবায়ের লিখেছে গাজীপুর থেকে বাহ হাই আপু আজকে আমি ফার্স্ট টেক্সট করলাম তুমি কি ও ও তুমি আমি ঠিক বুঝি নাই তুমি তুমি কি ও তোমার কাশি কি ভালো হয়েছে হ্যাঁ আমার কাশি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ জাস্ট ঠান্ডাটা <clears throat> একটু একটু আছে এখনও আমি জাস্ট যতটুকু জানলাম এখন এখন যাদের ঠান্ডা লাগছে তাদের মনে হয় ঠান্ডাটা অনেকদিন অনেকদিন থেকে যাচ্ছে অনেকেই আমাকে বললো যে এই ঠান্ডাটা নাকি অনেকদিন থাকে তো আমার কাশি ঠিক হয়েছে ঠিকই কিন্তু গলাটা এখনও বসা এবং এখন আমি একটু একটু সাফার করছি ইটস ওকে <laughs> আর অ্যান্ড থ্যাংক ইউ তোমার মনে ছিল <laughs> আমি ভেবেছি আমার আমি অসুস্থ কে মনে রাখবে <laughs> সামিরা আক্তার আমাকে লিখেছে আছে আচ্ছা পড়শি আপু জীবনটা যদি টিভি আর কার্টুনের মতো ও টিভির কার্টুনের মতো হতো কত ভালো হতো কেউ কষ্ট দিতে পারতো না কয়লাও ও কোথাও যেতে পারতো না একটা একটা জিনিস কি জানো আমরা যখন ছোট ছিলাম স্কুলে একটা আমাদেরকে অলওয়েজ পড়ানো হতো যে অন্ধকার আর আলোর মধ্যে ডিফারেন্সটা তুমি যদি সারাক্ষণ অন্ধকারে থাকো তাহলেও তোমার ভালো লাগবে না সারাক্ষণ যদি আলোতে থাকো তাহলে তোমার ভালো লাগবে না দুঃখের পরও সুখ সুখের পরে দুঃখ এটাই হলো নিয়ম সারাক্ষণ তুমি যদি খুব ভালো থাকো খুব হ্যাপি থাকো একটা সময়ের পর না সেই ব্যাপারটাও তোমার কাছে একঘেয়ে লাগবে তো জীবনটা হলো একটু টক একটু ঝাল একটু মিষ্টি আর একটু তেতো হলেই আই গেস বেটার সব কিছু মিলিয়ে আসলে জীবনটা হলে তোমার কাছে দেখবে ভালো লাগবে আর কার্টুন না হলে হওয়াটাই বেটার না বলো কার্টুনের তো মানে শিক্ষাটা যতটুকু পাচ্ছে আমাদের রিয়েল লাইফে আমাদের অনেক কিছু আমরা শিখি অনেক কিছু আমরা শিখতে পারি আমাদের পাস্ট থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করি এবং এতে করে যেটা হয় যে আমাদের ফিউচারটা ওইটার থেকে যদি আমরা শিক্ষাটা অ্যাকচুয়ালি গ্রহণ করি তাহলে আমাদের ফিউচারটা দেখবে ডেফিনেটলি বেটার হবে ইনশাল্লাহ সো ডান ফারি যেটা কষ্ট পেও না তুমি লাস্ট লাইন যেটা লিখলা যে কোথাও কেউ যেতে পারতো না কারো যদি যেতে তুমি তুমি শত ট্রাই করলেও হ্যাঁ তুমি you should just try to stop that thing or stop that person তোমার যদি সাধ্যের মধ্যে থাকে তাহলে যেন যেতে না পারে মানুষটা কিন্তু যদি কেউ উঠে পড়ি লাগে যে না ও যাবে যাবে যাবে যাবে so it's fine just let that person go don't worry but it হ্যাঁ আর মনটা খারাপ করো না মনটা অলওয়েজ ভালো রাখবা অলওয়েজ মনে রাখবা যে সারাক্ষণ রাত থাকলে সারা মানে চব্বিশ ঘন্টা যদি রাত থাকতো তিনশো পঁয়ষট্টি দিনই যদি রাত থাকতো তাহলে তোমার কাছে ভালো লাগতো না আবার তিনশো পঁয়ষট্টি দিনই যদি সূর্যের আলো একদম ঝলমল করে থাকতো তাহলে তোমার ভালো লাগতো না একঘেয়ে হয়ে যায় এটা হলো আমাদের মানুষের এটা নেচার অ্যাকচুয়ালি হ্যাঁ এইটাই এইটাই হলো এটি সত্যি তো ইটস ফাইন রাত আসবে দিন আসবে ঝড় আসবে বৃষ্টি আসবে তারপর আবারও রোজ ঝলমলে একটা দিন আসবে সো জাস্ট বি হ্যাপি আর আমাকে কারা কারা লিখেছে আমাকে আরও লিখেছে রবিউল আওয়াল ইয়াস উনি মাও থেকে আগে আমাকে লিখেছে আমার ইউটিউব চ্যানেল আচ্ছা ওনার ইউটিউব চ্যানেলের কথা উনি লিখেছেন দ্যাটস নাইস আর আপু আমার নাম হালিমা আক্তার লাবণ্য হাই লাবণ্য আমি তোমাকে ওয়ান ইয়ার ধরে শুনছি আমার একটা ড্রিম আছে আমি চাই আমার ড্রিম পূরণ হোক তুমি আমার জন্য দোয়া করো। অবশ্যই আমি তোমার জন্য অনেক, অনেক দোয়া করছি। তোমার স্বপ্নটা যদি ভালো কোনো কিছু হয় তাহলে অবশ্যই যেন ইনশাল্লাহ সেই স্বপ্নটা আলোর আল্লাহর রহমতে যেন সেই স্বপ্নটা তোমার পূরণ হয় সেই দোয়াই করছি। ওকে। অ্যান্ড গাছের পাতা নড়ে চড়ে আর যে বর্ষী আপুর বয়স সবসময় মনে পড়ে। এস এম এস কয়টি? তোমার এস এম এস এখন হয়েছে টোটাল তিন হাজার দুশো নিরানব্বইটি কংগ্রেচুলেশনস অ্যান্ড প্রণব আমাকে লিখেছে গাজীপুর থেকে আরে আজকে কি সব গাজীপুর থেকে লিখছে নাকি গাজীপুর থেকে প্রণব লিখেছে আপু আচ্ছা তুমি একটা গান ও আচ্ছা তুমি একটা গানের জন্য রিকোয়েস্ট করেছো প্লিজ গানটা প্লে করে দিও অবশ্যই আমি ট্রাই করবো যদি গানটা থেকে থাকে অবশ্যই আমি ট্রাই করবো গানটি প্লে করার জন্য ফেরদৌসি আমাকে লিখেছে তুমি আমার এস এম এস পড়ো না তুমি ভালো না আমার মন ভালো নেই আচ্ছা তোমার মনটা কেন খারাপ আমাকে একটু বলো আমি একটু শুনি তারপর আমি একটু চেষ্টা করি তোমার মনটা ভালো করে দেওয়া যায় নাকি ওকে অ্যান্ড জালিম আমাকে না Jamil ah I was I like Jalim আমি বলি জালিম কার নাম হয় ম্যান ওকে জামিল আমাকে লিখেছে আপু আমি তো তারপরে আমি তো আর তুমি আমি তোর পরে কিছু একটা হয়তো বা লিখেছিল এটা আসে নাই তুমি একটা কাজ করো তুমি আরেকটা বার আমাকে টেক্সট করে দাও ওকে অ্যান্ড ইমাম হোসেন লিখেছে কেমন আছো আমি তো খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তোমার কী অবস্থা ইমাম অ্যান্ড uh, আশিক লিখেছে আপু I love you so much আপনি এত কিউ আপনাকে এত কিউট লাগছে কেন secret anyways thank you so much and I love you too আর এমডি সাগর লিখেছে নেত্রকোনা থেকে যাক ফাইনালি একজন হলো মাও থেকে নারায়ণগঞ্জ থেকে আরেকজন হলো নেত্রকোনা থেকে ওকে না তো আমার কাছে মনে হচ্ছে আজকে সব গাজীপুরে যারা আছে সবাই আজকে টেক্সট করা স্টার্ট করেছে অ্যান্ড ইটস গুড অ্যাকচুয়ালি আপু গানগুলো খুব ভালো লাগছে thank you so much Sagar and আমাকে প্রণব আবারও লিখেছে মিম আক্তার লিখেছে হলো মানিকগঞ্জ থেকে ফার্স্ট টাইম আপনাকে শুনছি অনেক ভালো লাগছে thank you so much Mim and আমাকে ইসরাত লিখেছে তারপর মাসুদ লিখেছে আপু তোমার চশমার ফ্রেম তারপর আর কিছু আসে নেই মানে এটার কয়েকটা কোয়েশন আছে আমি আমার চশমার ফ্রেমটা নিয়ে কয়েকটা কথার সম্মুখীন হয়েছি তুমি যদি এই কয়েকটা কথার মধ্যে কোনোটা বলে থাকো তাহলে আমি একটু বলে দিচ্ছি একটা হলো যেহেতু তুমি চশমার ফ্রেমটা বলেছো একজন কেউ কে আমাকে বলা আপু তোমার চশমার ফ্রেমটা অনেক সুন্দর ওটা যদি লিখে থাকো তাহলে থ্যাংক ইউ আর অনেকে বলে আপু তোমার চশমার ফ্রেমটা তোমাকে একদম মানাচ্ছে না এটা যদি লিখে থাকো তাহলে আমি বলবো দ্যাটস মাই ব্যাড সরি আমি চেঞ্জ করার ট্রাই করব অ্যান্ড তুমি যদি আরেক কেউ কেউ আবার এটাও লিখে যাবো তুমি চশমার ফ্রেমটা কোথেকে নিয়েছো আচ্ছা let me let me be so honest bar it and এটা হলো যে আমিও যেটা আমি অলওয়েজ যেটা করি রোডের পাশে হলো চশমার কিছু ইয়ে থাকে হ্যাঁ ধরো নিউ মার্কেটের ওইদিকে বা ওই ওইসব সাইডে তো আমি হলো ওইরকম দেখে আমার কাছে যদি কোনো চশমা ভালো লাগে মানে কোনো শেডস যদি ভালো লাগে সেটা আমি নিয়ে নিই বা হলো কিছু পাওয়ার ছাড়া যে চশমাগুলো পাওয়া যায় সেগুলো যদি আমার ভালো লাগে আমি সেগুলো নিই নিয়ে তারপর হলো আমি জাস্ট গ্লাসটাকে চেঞ্জ করে আমার পাওয়ার লাগাই দিই that's it yeah that's for I D ways and usually এই তিনটেই হলো কমন প্রশ্ন পড়ে আমার এই কমন তিনটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি আর রূপম আমাকে লিখেছে আপু আপনার জন্য অনেক শুভকামনা thank you so much Narsingdi থেকে শুনছে আশরাফুল এহসান আহ আমার নামও কিন্তু এহসান বুঝছো হাই ফাইভ ফাতেমা লিখেছে ঢাকা থেকে আই লাভ ইউ আপু I love you too Fatema Pranab আমাকে লিখেছে মিরপুর থেকে সুমি আমাকে লিখেছে তারপর হলো আপু আজকে তোমাকে ফার্স্ট এসএমএস করলাম আর আমিও তোমার এসএমএসটা যে পড়ে ফেললাম অ্যান্ড তানহা আমাকে লিখেছে মুন্সীগঞ্জ থেকে আপু খোকা সংটা প্লে করো অবশ্যই আমি ট্রাই করবো গানটি প্লে করার ফেরদৌসি আমাকে লিখেছে তারপর জিলানি চৌধুরী আমাকে লিখেছে কুমিল্লা থেকে আপু ভালো আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি কথা কুলি আচ্ছা নোয়েল আমাকে লিখেছে ঢাকা থেকে ফ্রাইডে কথা কুলি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি নামটা আমার অনেক ভীষ লাইক আমার ভীষণ ভীষণ পছন্দ একটা নাম কথা কলি মনটা খুব খারাপ ছিল আপনার কথা শোনার পর ভালো হয়ে গেছে দ্যাটস সো সুইট যাক আমি তো কারো না কারো তো মনটা অ্যাটলিস্ট ভালো করতে পারলাম এটাই অনেক অ্যান্ড রন আমাকে লিখেছে তারপর হলো নাহিদা লিখেছে হাই <clears throat> গুলো আপু <laughs> কেমন আছে তোমায় মাঝে মাঝে শুনি কিন্তু আজকে ফার্স্ট এস এম এস করলাম তাই থ্যাংক ইউ নাহিদা বাট এখন থেকে সবসময় এস এম এস করবা হ্যাঁ তোমরা যে আমার সাথে আছো তোমরা যখন এস এম এসটা করো তখন আমি বুঝতে পারি নয়তো আমার কাছে মনে হয় আমি কার সাথে কথা বলছি বুঝছো অ্যান্ড প্রিয়সী আমাকে লিখেছে নারায়ণগঞ্জ থেকে হাই আপু রিমঝিমে সাবন সংটি প্লে করবা অবশ্যই আমি ট্রাই করব গানটি প্লে করার জন্য অ্যান্ড হলো আমাকে লিখেছে গাজীপুর থেকে আবারও লিখেছে তামিম লিখেছে নারায়ণগঞ্জ থেকে নিউ লিসনার উনি থ্যাংক ইউ গাছের পাতা আচ্ছা উনি আবারও আমাকে <laughs> লিখেছেন সেম টেক্সটটা জাহা জাহাঙ্গীর আমাকে লিখেছে তারপর হলো তামজিদ আমাকে লিখেছে বিন ইয়ামিন খান লিখেছেন মাদারীপুর থেকে রাসেল আহমেদ আছেন আমার সঙ্গে গাজীপুর থেকে গাজীপুর থেকে আমার সঙ্গে আরও আছে রাসেল আহম আচ্ছা গাজীপুর থেকে উনিকে মুবিন মুবিন লিখেছে হ্যালো আপু হাউ <laughs> ইউ আলহামদুলিল্লাহ ডুইং গুড তোমার কি অবস্থা বলেন মুবিন <laughs> জীবন কেমন চলছে বলো আচ্ছা এখন আমি যেটা করব সেটা হলো অনেকক্ষণ ধরে বকবক করছি এখন তোমাদেরকে একটা গান প্লে করে শোনাবো আর আমার সঙ্গেই থাকো আসছি একটু পরেই আর যেভাবে টেক্সট করবে সেই নিয়মটা একটু তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করতে হবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও two six nine six nine এই নম্বরে অ্যান্ড ইয়াস যত খুশি তত তোমরা এস এম এস করতেই পারো আর যেহেতু এখন আমাকে লাইভে দেখা যাচ্ছে capital of M ninety four point এইটের যেই ফেসবুক পেজটি আছে Facebook slash capital of nine four eight সেখানেই তোমরা আমাকে এখন লাইভে দেখতে পাচ্ছ এবং সেখানে আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারো আর এখন কোনো কথা বাড়াবো না এখন যেটা করবো সেটা হলো তোমাদের জন্য গানটা প্লে করে দিচ্ছি আই রিলি হোপ তোমাদের সবার কাছে ভালো লাগবে জাস্ট স্টে টিউন আসছি একটু পরেই Yes, exactly. I'm back with my show Porshi on the mic <laughs> এবং শুনছে আমাকে <clears throat> আর একদমই একদম হাই হাই আচ্ছা দাঁড়াও আমার আমাকে যে শুনছে এই ব্যাপারটা আমি পরে বলছি একজন তো চির বিদায় টিদায় নিয়ে তো চলে যাচ্ছে কি কারা এরা নাইম খান <laughs> আপুকে বলো নাইম ভাইয়া চলে যাচ্ছে চিরবিদায় নি কেন নাইম তুমি যেও না যেও না সাথে এখন তোমার জন্য আমি কি যেও না সাথে গানটা প্লে করবো বলো বলো তোমাকে ডেডিকেট করে গানটা প্লে করতে হবে জাস্ট টেল মি আচ্ছা এতক্ষণ যেটা হয়েছে এতক্ষণ আমি গান প্লে করছিলাম দ্যাটস ওয়াই হলো তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম না তো এখন তো আমি আবার পড়া স্টার্ট করেছি ওকে তো স্বামী আমাকে লিখেছে আপু তোমার মনে আছে আমাকে খালাতো বোন আহ তোমাকে আমার খালাতো বোনের তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার সময় তোমাকে সাক্ষী রেখেছিলাম তুমি ওদের কাছে ফুচকা খেতে চেয়েছিলা আমি তোমাকে রেখে একা একা খেয়েছি তুমি আসো নাই তাই আবার এটা বলতেছো তাই না সাম্মি মানে কি এরা এই তোমরা আমার ফ্রেন্ড না তোমরা আমার ফ্রেন্ড আমি মানি না এই ফ্রেন্ডশিপ আমি মানি না জাস্ট আমি মানি না অ্যান্ড আমাকে আর কারা লিখেছে আমাকে শাহনাজ পারভিন আমাকে লিখছে মানে ইয়া যদি যদিও হলো এটা ওনার আম্মুর আইডি থেকে উনি আমাকে লিখছেন। তারপর হলো অচেনা প্রেমিক আমাকে লিখেছে, "ওই সুন্দরী আপু, আপনার মিষ্টি গলায় আপনারই গান বন্ধু মন ভইলা শুনতে চাই ও আচ্ছা, "শুনতে চাই। একটু সুযোগ হলে প্লিজ গিয়ে দিবেন।" হুম। হুম। বন্ধু মন ভুইলা বন্ধু মন ভুইলা আমার বাড়িতে বেড়াইয়া যাইও পিড়িতে বসিয়া দেখো মনেতে মন দিও বন্ধু বন্ধু মন ভুইলা বন্ধু মন ভুইলা আমার বাড়িতে বেড়াইয়া যাইও পিড়িতে বসিয়া দেখো মনেতে মন দিও বন্ধু বন্ধু মন ভুইলা বন্ধু মন ভুইলা থ্যাংক ইউ অ্যান্ড আর আমাকে কারা কারা লিখেছে আমাকে লিখেছে হলো আবারও নাসির লিখেছে যে চুয়াডাঙ্গা এসেছেন কোনো দিন মনে পড়ে আমি আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না মিথ্যা কথা বলে লাভ নাই আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না বাট আমি যদি আমার মনে পড়ে আমি অবশ্যই বলবো আর যদি নাও যাওয়া হয়ে থাকে অবশ্যই আমি চুয়াডাঙ্গায় বেড়াতে যাব ঠিক আছে সাদি আলম শোভা লিখেছে হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি শোভা তোমার কী অবস্থা আর আমাকে লিখেছে পড়ান লিখেছে আপু একটা গজল প্লে করবেন প্লিজ প্লিজ <laughs> আচ্ছা আমি অবশ্যই ট্রাই করব অ্যান্ড হলো ইফতেকার আহমেদ লিখেছে আপু আজ আমার গার্লফ্রেন্ডের বিয়ে খুব খুশি লাগতেছে বলে বোঝাতে হ্যাঁ কি না বুঝি নেই আমি বুঝি নেই আপু আজ আমার গার্লফ্রেন্ডের বিয়ে খুব খুশি লাগতেছে বলে বোঝাতে পারবো না এই নাম এই নেম একটা সং বের হয়েছে প্লে করো খুব জ্বালাই তো গার্লফ্রেন্ড মানি বিপদ আচ্ছা আমি মোরাল অফ দ্য স্টোরি যেটা বুঝছি গার্লফ্রেন্ডের বিয়ে গানটা তুমি শুনতে চেয়েছো দ্যাটস ইট আর কিছু আমি বুঝি নাই তুমি কি লিখতে চেয়েছো বা কী বোঝাতে চেয়েছো অ্যান্ড আমাকে আরও কারা লিখেছে বসে আছি ডিনারে কি রান্না করা হয়েছে তোমার বাসায় আমার বাসায় যে কি রান্না করা হয়েছে আমি আসলে জানি না বাট এতটুকু বুঝতে পারছিলাম আম্মু আমার সাথে তো আম্মু চলে আসে তো আম্মু আস্তে আস্তে বলছিল যে আমার গিয়ে রান্না বসাতে হবে সো ইয়া ডিনার রেডি নাই গিয়ে রান্না করে তারপর ডিনার করতে হবে এতটুকু বুঝতে পেরেছি অ্যান্ড আপু তোমার ছোটোবেলায় গানের অনুষ্ঠান নাম কি ছিল আমি যেই কম্পিটিশনে ছিলাম সেটার নাম ছিল খুদে গানরাজ আর আমাকে আশিকুর শিশির লিখেছে hi my cute crush hope your well yes আলহামদুলিল্লাহ তোমার গানের সুরে ফিদা হয়ে গেলাম আলি বাবালি থ্যাংক ইউ থ্যাংক ইউ আর হলো ব্যাঙের সাথে লিখেছে বিউটিফুল থ্যাংক ইউ আর আমাকে লিখেছে হলো মেহেদি ইসলাম লিখেছে দারুণ থ্যাংক ইউ আর ব্যাঙের সাথে আবার লিখেছি সংটা খুব সুন্দর আপু thank you so much that's so sweet আচ্ছা আমি মাসুম হাসান তুমি এতবার আমাকে কমেন্ট করেছো যে আমার ছোটোবেলার গানের যে প্রোগ্রামটি ছিল ওটার নাম কী ছিল তোমার কমেন্ট এই সেম কমেন্ট আমি যে স্ক্রল করতে করতে করতে করতে শেষ হয়ে যাচ্ছে স্টিল এই একই কমেন্ট আসছে আমি অলরেডি বলে ফেলেছি যে আমার যে যেই কম্পিটিশন আমি ছিলাম সেটা হলো <clears throat> খুদে গানরাজ সো আর কারা কারা আছে আমার সঙ্গে আপু খুদে কামরাজি তোমাকে দেখেছি আরে বা তাই দ্যাটস নন্দন লিখেছে ভালো গান গেয়েছো লাভ ফ্রম <laughs> ওকে ঠিক আছে বর্মদা ট্রাঙ্গল থেকে তুমি লিখেছো না ওকে থ্যাংক ইউ অ্যান্ড আমাকে uh, লিখেছেন নাসির উদ্দিন লিখেছে এসেছেন পিক আছে আমার কাছে ও তাই আমি এসেছি আচ্ছা ঠিক আছে আমার তো এই মুহূর্তে মনে পড়ছে না যেহেতু মনে পড়ছে না তাহলে একটা কাজ করি আমি আবার একটু চুয়াডাঙ্গায় যাই হ্যাঁ এটা বেটার হবে না বলেন তাহলে হলো আমার মনে থাকবে ব্যাপারটা আর হলো আমাকে হলো আপু মিনারের মেয়ে তুই আমাকে মিথ্যা শিখাইলি গানটি প্লে করো আচ্ছা মেয়ে তুই আমার এটা মিনার ভ্যান না এটা ইয়ের গান আরে আমাদের তানজিব ভাইয়ের গান ইয়াস এটা তানজিব ভাইয়ের গান আমি অবশ্যই ট্রাই করব গানটি প্লে করার জন্য আর আমাকে আরও কারা কারা লিখেছে পরাণ লিখেছে এমডি পরাণ লিখেছে আপু আমি প্রায় তিন বছর ধরে রেডিওতে শুনছি মোবাইল ছিল না তাই কখনো কমেন্ট করতে পারিনি কংগ্রেচুলেশনস এখন আপনি আমাকে কমেন্ট করা স্টার্ট করেছেন তো এখন থেকে এতদিন কমেন্ট করেনি কোনো সমস্যা নেই অ্যাটলিস্ট শুনেছেন এটাতেই আমি খুশি আর এখন থেকে কমেন্ট করবেন আচ্ছা আর আমাকে আরও লিখেছে হলো আমার কি আচ্ছা শাম্মি লিখেছে আপু আমার না খালি ঘুম আসে কি করব বলো না সবাই ঘুমায় আচ্ছা। আর সবাই আমার এই ঘুমের জন্য আমাকে বকে। ইভেন আমার বয়ফ্রেন্ডও। ভাই তোমার থেকে কিছু ঘুম আমাকে দিয়ে দাও। <laughs> আমার খুব দরকার বিকজ আমি আমার ঘুমই আসে না। লিটারেলি দেখা যায় যে আমার ঘুমের খুব প্রবলেম হয় সামটাইমস। যেমন গতকালকে যেটা হয়েছে, আমি গতকাল সারা রাত আমি ঘুমাতে পারি না একটু ঘুমাই তো ঘুম ভেঙে যায়। আবার ঘুমাই তো ঘুম ভেঙে যায়। আবার ঘুমাই তো ঘুম ভেঙে যায়। আমি আজকে মামাকে বলছিলাম যে, "আজকে আমি বাসায় গিয়ে ডিরেক্ট ঘুমাবো। আর কোনো কথাই হবে না। জাস্ট ঘুম।" সো ইয়া তোমার কিছু ঘুম আমাকে দিলে খুব খুব ভালো হয় এনিওয়েজ <laughs> আমাকে আরও অনেকে লিখেছো কিন্তু এখন ঘড়ির সময়টা আমি যেটা দেখতে পাচ্ছি এখন আমাকে জাস্ট টাটা বাই বাই করতে হবে কারণ আমার হাতে খুব একটা সময় নেই সো আমি যাওয়ার আগে তোমাদেরকে একটু বলে নিচ্ছি যে তোমরা এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিলে সবাইকে অনেক অনেক থ্যাংকস সবাই খুব ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো যেন নেক্সট এপিসোডে নেক্সট এপিসোডে আবার হাসতে হাসতে চলে আসতে পারি আর তোমরাও খুব ভালো থেকো আজকের মতো এখানেই tata bye bye and good night আল্লাহ হাফেজ